আবার আল্লাহর হাবিব সাহা ইসলাম বললেন সবচেয়ে বড় চোর যে নামাজে চুরি করে সাহাবারা বললেন কাইফা ইয়াসরিকু কুফি সালা নামাজে কেমনে চুরি করে আল্লাহর হাবিব সাহা ইসলাম বললেন ইয়াসরিকু ফি রুকুইহি ওয়া সুজুদিহি রুকু সেজদায়